ইস বললাম আমিই পারবো কেন শুধু শুধু ঝামেলা করছো আরে দেখোই না কত সুন্দর ডিজাইন করি ওরে আমার আর্টিস্ট ফিদা হোসেন জীবনে এই কাজ কখনো করেছো কি যে বলো ঘরের মানুষ বলে আমার লেভেলটাই বুঝলে না যা তা আঁকিঝুঁকি করলে পরে কিন্তু তোমার মুখে মারবো ওকে ডান গ্রেট ও এই কথা নকল আর্টিস্ট আমার <laughs> চোখ ধাঁধানো মনোরম প্রাকৃতিক ডিজাইন আর সর্বাধুনিক থিকার ফ্রিভেট সমৃদ্ধ নাভানা নকশি গ্যাস স্টোভ এই জন্য কিচেনে নাভানা নকশি চুলা চুজ করেছিলাম নাভানা যার ঘরে ভালোবাসা তার তরে